সময় লাগবো তো সাত সেকেন্ড আট সেকেন্ড হয়ে গেছে সবই তো দেখাবো কি কি ঢুকতেছি Yeah, there's महादेव শেষকার বছরই নিয়ে গেছে বয়স কে দিতে হারার বেলা ফোন দেয় ব্যান জিত বিয়া করবি কি প্রণী করস কে কিরে বিয়ে করে দিকে মুখে শব্দ কি সব কিছু গা নেই জোরে কথা কয়টা কিছুই তো না থাকে É minha sala que eu lembro a estudar aí. Vamos আর খালি ভালো হইতে যদি আমার দেয়া হইতো সহ হ্যাঁ আমার সহ দেয়া হবে না সামনেই গেলা না গেম দেখা যাবো আমার সহ দেয়া যেত প্লেয়ার আমার কিন্তু ভালোই লাগে ভাই ভালো খেলা ভিডিও করতেছে গেম and we are going. Double kill! double care. Listen. The equipment. Pass me the equipment. Need equipment. Listen. Sometimes we need to do something. আসে নাকি তোমার ইউটিউবে তো সানটেক্স মেশিন সানটেক্স ওপেন কমিটি মেশিন লিখে সার্চ দাও তো আসে নাকি সিনটেক্স আসে সানটেক্স আসে না সিনটেক্স আসে কি রকম হ্যাঁ আর কি দেখাইতে পারে নাকি স্ট্যান্ডার্ড মেশিনের অপারেটিং মনিটরিং ফাংশন সহ একটি বিপদ সম্পর্কে স্ট্যান্ডার্ড হয়ে গেওয়া থাকে যেটা করো যেটা করো প্রণাম করো পারি না এসি এম টি এফ হুম আনটেক্স হুম মেশিন এমএসিআই চাই না Context, open computing. Open computing. Open uh, computing. Need equipment. Computing machine. Hmm. Server. No. Hmm. কম্পিউটিং মেশিন কান দেখতে যায় এটা উপরে যায় আমরা তো নিজে যাই উপরে পড়ি এটা তো নিজে যাই উপরে পড়ি

তারা তিন চার ধরনের ফান্ড রেজ একটা হলো নিচে যায় উপর দিয়ে পড়ে আরেকটা হলো নিচে যায় উপর দিয়ে পড়ে আরেকটা হলো উপর দিয়ে যায় নিচে উপর দিয়ে যায় কোনটা ওটা না ওটা নিচে যায় না কাপড় হ্যাঁ। নিচে যায় না উপর হ্যাঁ। দিকে পড়ে না আরেকটা আছে নিচে যায় না উপরে উঠে উপর দিকে পড়ে এরা গহনা দিক

কিন্তু এটা খালি যে বাক্স আছে দেখো বাক্স নেই এই টুইস্টিং হ্যাঁ? মানে কি মেথড দেয় টুইস্টিং কি ভাবে হ্যাঁ বন্ধ করা যাবো না এখন খেলার অবস্থায় কথা কথা কি করে করবো অবশ্যই এত কথা বলছি হয়ে গেল আমার একটা ইউটিউব আছে problem. Double kill. another কারণ আপনি সেভ করছেন সেভ করে কিন্তু সেভ না হলে যাবো কোহেডা দেন সেভ করেন কোনে দিয়ে সেভ করি উপরে দিতেন দেন এটা